সবাইকে অনেক ধন্যবাদ আজকে আসার জন্য আজকে হচ্ছে আমাদের তৃতীয় পার্ট পার্ট থ্রি আজকে আমরা কোড কন্ট্রিবিউশনের গিটহাব নিয়ে মূলত আলোচনা করব কিভাবে পিআর ক্রিয়েট করতে হয় আমাদের কোহোস্ট হচ্ছেন আবিদ আজকে আবিদ হাসান যারা নতুন জয়েন করবে তারা মূলত ওয়েটিং রুমে থাকে আমাদের কোহোস্ট তাদেরকে অ্যাডমিট করে আমাদের মিটিংয়ে নিয়ে আসবে আচ্ছা এখন আমি টু স্ক্রিনটা শেয়ার করি আমাদের আজকের এপিসোডটা একটু ছোট হবে তুলনামূলক কারণ আমাদের আমরা গিটহাব পিয়ার নিয়ে মূলত আজকে মেইন কথাবার্তা হবে তাছাড়া আজকে কোরের জন্য কুরের একটা রিলিজ পার্টি হচ্ছে সেখানে চেষ্টা থাকবে জয়েন করার জন্য প্রথমত আমি আমার পরিচয়টা দিচ্ছি আমার নাম হচ্ছে নাজমুল হোসেন রবিন ওয়ার্ডপ্রেস ডেভেলপার আমি ডব্লিউপি ডেভেলপারে আছে এজেন্সিয়াল অ্যাডান্স টিমে আমার ওআরজি প্রোফাইল হচ্ছে রবিন ডব্লিউপি ডেভেলপার এবং টুইটারেও আমাকে পাওয়া যাবে এনএজার আন্ডারস্কোর রব এই জন্য আচ্ছা আমরা গত দুই দিনে ডিসকাস করেছি বেশ কিছু টপিক নিয়ে একটা টপিক ছিল প্রথম প্রথম পার্টি আমাদের ছিল বিভিন্ন প্রোফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় ওয়ার্ডপ্রেস স্ল্যাক তারপর সরি প্রথমত হচ্ছে ওআরজি অ্যাকাউন্ট তারপর হচ্ছে গিটহাব অ্যাকাউন্ট তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস স্ল্যাকে কিভাবে জয়েন করতে হয় সেটা সেটা ছিল আমাদের প্রথম পার্ট দ্বিতীয় পার্ট হচ্ছে আমরা কোর ট্র্যাক নিয়ে আলোচনা করেছি ওয়ার্ডপ্রেস ইস্যু ট্র্যাকিং সিস্টেমটা কিভাবে কাজ করে বিভিন্ন কিওয়ার্ড কম্পোনেন্ট মাইলস্টোন এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলেছি কিভাবে টিকিট ক্রিয়েট করতে হয় তার একটা ব্রিফ আমরা দেওয়ার চেষ্টা করেছি আজকে হচ্ছে আমরা গিটহাব ইউজ করে কিভাবে আমরা কোরে কন্ট্রিবিউট করতে পারি সেটা নিয়ে আলোচনা করব হুম মূলত গিটহাব পিআর কিভাবে ক্রিয়েট করতে হয় পুল রিকোয়েস্ট সেটা নিয়ে আজকে আলোচনা এবং গিটহাবের সাথে কোর ট্র্যাকের কি রিলেশন আমরা গুড ফার্স্ট বাগ নিয়েও কিছু আলোচনা করার চেষ্টা করব আমরা সেকেন্ড পার্টে আলোচনা এটা ছিল প্রথম পার্ট প্রোফাইলগুলো নিয়ে আর আমরা সেকেন্ড পার্ট আলোচনা করেছি মেক ওয়ার্ডপ্রেস এবং কোর ট্র্যাক দুইটা জিনিস নিয়ে মেক ওয়ার্ডপ্রেস হচ্ছে যারা ওয়ার্ডপ্রেস ডট ওআরজির পেছনে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে হ্যাঁ ওয়ার্ডপ্রেস ডট ওআরজির ডেভেলপমেন্ট বা কন্টিনিউয়াস চেঞ্জ হ্যাঁ আপগ্রেডিং কিছু নিয়ে যারা কাজ করছে তারা হচ্ছে make dot WordPress dot G core track নিয়ে আমরা আলোচনা করেছি এটা ছিল আমাদের প্রথম দুইটা পার্ট আজকে হচ্ছে আমাদের গিটহাবে কিভাবে আমরা একটা ইস্যুর একটা ফিক্স আমরা কিভাবে গিটহাব দিয়ে করতে পারি হ্যাঁ আমরা যদি শুরুতে একটু দেখি আচ্ছা, আমরা যে কোনো একটা টিকেটে যদি যাই যেমন six point one point one আমরা প্রতিটা টিকেটে দেখতে পাই নিচের দিকে এখানে কি আছে যে অ্যাটাচমেন্ট এখানে ডিপ ফাইলগুলো যদি থাকে প্যাচ প্যাচগুলো এখানে শো হয় আর পিআর পুল রিকোয়েস্টগুলো এখানে শো হয় হ্যাঁ গিটহাব থেকে আমরা যে পিআরগুলো ক্রিয়েট করি সেখানে এখানে সেগুলো এখানে শো করে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কি create a new pull request in the WordPress GitHub mirror হ্যাঁ ওয়ার্ডপ্রেসটা হচ্ছে এসবিএন এ থাকে কোর এস ওয়ার্ডপ্রেস এসবিএন দিয়ে ম্যানেজ করে ওয়ার্ডপ্রেস ভার্সনিং সো এখন ওয়ার্ডপ্রেসটা তারা আমাদের কাজের সুবিধার জন্য কি করলো তারা পরবর্তীতে গিটহাবেও এসবিএন এর ফাইলগুলো কপি একটা মিরর ভার্সন গিটহাবে রেখে দিয়েছে হ্যাঁ একটা রিপোজিটরি ক্রিয়েট করে আমরা এখানে ক্লিক করলে ওয়ার্ডপ্রেসের গিটহাব মিরর আমরা যেতে পারবো যেখানে মূলত আমাদেরকে পিআর বা পুল রিকোয়েস্ট গুলো ক্রিয়েট করতে হবে তো এটা হচ্ছে এর profile GitHub dot com slash WordPress এটা হচ্ছে এর অর্গানাইজেশনাল অর্গানাইজেশন প্রোফাইল তার আন্ডার একটা রিপোজিটরি হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপ এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের কোর ডেভেলপমেন্টের রিপোজিটরি আমরা এখানে সব পিআর গুলো এখানে আমরা দিব অ্যাড করব হ্যাঁ পুল রিকোয়েস্ট এখন আমরা প্রথমত দেখি যে পুল রিকোয়েস্ট ক্রিয়েট করব কিভাবে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা রিপোজিটরি পাবলিক কিন্তু আমরা এটা পুশ করতে পারবো না হ্যাঁ পুল নিতে পারবো ক্লোন করতে পারবো কিন্তু আমরা কিন্তু এটাতে ডিরেক্টলি পুশ করতে পারবো না সো এটা আমরা কি করব তখন আমরা ফর্ক করতে হবে এটা হ্যাঁ আমরা আমাদের নিজেদের রিপোজিটরিতে আমরা পুশ করতে পারি অথবা আমাদের যদি এটাতে যদি অ্যাক্সেস দেওয়া থাকে কমিট অ্যাক্সেস তখন আমরা এটাতে পুশ করতে পারবো সো যেহেতু আমার কমিট অ্যাক্সেস নাই সেহেতু আমার কি করতে হবে এটার একটা ফর্ক করব হ্যাঁ ফর্ক মানে হচ্ছে এটার একটা কপি আমি আমার নিজের প্রোফাইলে নিয়ে যাব হ্যাঁ আমরা যে সেখানে সিম্পলি যদি ফর্ক করি ফর্কে ক্লিক করলে এখানে আমার একটা অপশন দেখাবে যে আমরা কি নামে ফর্কটা বানাতে চাচ্ছি হ্যাঁ আমি অলরেডি ফর্ক করে ফেলেছি এটা আগে তাই আমাকে দেখাচ্ছে কি আমি ফর্ক করতে পারবো না হ্যাঁ সো জাস্ট এখানে একটা রিপোজিটরির নাম দিতে হয় বাই ডিফল্ট যা থাকে তাই আমরা দিয়ে দেবো আর কিছু করব না ক্রিয়েট ফর্ক দিলে ফর্ক ক্রিয়েট হয়ে যাবে হ্যাঁ আমার প্রোফাইলে যেমন এটা হচ্ছে আমার profile Robin WP developer slash WordPress dash develop তো আমি এটা যেহেতু আমার প্রোফাইলে চলে গেছে এটা হচ্ছে যাই এখন এই ওয়ার্ডপ্রেস ডেভেলপটা আমার কি এই কপিটা কি হলো আমার প্রোফাইলে চলে আসছে এখন আমি এটা ক্লোন করতে পারবো এখান থেকে অথবা গিটহাব গিটহাব ডেস্কটপ অথবা সিএলআই এইচটিটিপিএস অথবা এসএসএস যে কোনো ওয়েতে আমি এটা ক্লোন করতে পারবো তারপরে পুশ করতে পারবো হ্যাঁ পুশের জন্য আমি ট্রাঙ্কে পুশ করতে পারি অথবা যে কোনো ব্রাঞ্চে আমি পুশ করতে পারি হ্যাঁ ব্রাঞ্চ ক্রিয়েট করে পুশ করতে পারবো তারপরে কি হবে এখানে কিন্তু এই আমার কমিটগুলো এখানে চলে আসবে হ্যাঁ এটা হচ্ছে আমার নিজের ব্রাঞ্চে এটা আসছে নিজের রিপোজিটরিতে এখন আমি এটা কিন্তু ওয়ার্ডপ্রেসে কিন্তু যাই নাই সো ওয়ার্ডপ্রেসে যাওয়ার জন্য কি করতে হবে আমি যদি একটু যাই এখানে কমেন্ট গুলোতে যে কোনো ব্রাঞ্চে গেলে দেখা যাবে আমি একটা কমিট দিছি বা দুইটা কমিট তো ক্লিক করলে কি হয় আমার এখানে একটা পেজে নিয়ে আসে দেখাচ্ছে কি যে অ্যাবল টু মার্জ এই যে ক্রিয়েট পুল রিকোয়েস্ট এখানে কি থাকে যে ওয়ার্ডপ্রেস ডেভেলপ এটা হচ্ছে বেস রিপোজিটরি কোনটাতে আমি পুল রিকোয়েস্ট ক্রিয়েট করব হ্যাঁ এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস স্ল্যাশ ওয়ার্ডপ্রেস ডেভেলপ এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ওয়ার্ডপ্রেস ডেভেলপ রিপোজিটরি আমি এটা পুল রিকোয়েস্টটা ক্রিয়েট করব কোথা থেকে এই রবিন ডব্লিউবি ডেভেলপারের ওয়ার্ডপ্রেস ড্যাশ ডেভেলপ এই এই রিপোজিটরি থেকে এই রিপোজিটরিতে আমি একটা পুল রিকোয়েস্ট ক্রিয়েট করব হ্যাঁ এটা হচ্ছে ব্রাঞ্চ নেম কোন ব্রাঞ্চ আমি দিতে চাই তো আমরা নর্মালি ট্রাঙ্ককে দিতে চাই ট্রাঙ্ক হচ্ছে মেইন ব্রাঞ্চ হ্যাঁ সকল কোড ট্রাঙ্কে মার্জ হয় আমরা নর্মালি মাস্টার বলি এখানে ট্রাঙ্ক বলা হচ্ছে হুম আর আমি আমার কোন ব্রাঞ্চ থেকে নেব এটা আমি এখানে বলে দিতে পারি হ্যাঁ আমি নতুন ব্রাঞ্চ যদি ক্রিয়েট করি যেমন আমি একটা ব্রাঞ্চ ক্রিয়েট করা হয়েছিল এখানে ক্লিক করার পর এই ব্রাঞ্চে সিলেক্ট হবে এবং এই ব্রাঞ্চ থেকে এই ব্রাঞ্চে আমি কোডগুলো নিব হ্যাঁ কোন কোডগুলো নিব নিচে আমার একটা সামারি দেখায় এই কমেন্টগুলো আমি নিতে যাচ্ছি এখানে বলবে যে অ্যাবল টু মার্চ কিনা বা কনফ্লিক্ট কিনা দেখাবে এবং যদি কোনো সব ফাইল যদি সেম থাকে কোনো চেঞ্জ যদি না থাকে এগুলা কিছুই আসবে না হ্যাঁ আমি যদি ক্রিয়েট পুল রিকোয়েস্টে যাই তখন আমার একটা পুল রিকোয়েস্ট অপশন দেওয়া দেয় হ্যাঁ একটা হচ্ছে টাইটেল এবং ডেসক্রিপশন এখন টাইটেল আমি বল আমরা একটা রিলেটেড টাইটেল দিব হ্যাঁ টাইটেল যেমন আমরা যদি একটু কোর ট্র্যাকে যাই আজকে আমরা খুব দ্রুত শেষ করার চেষ্টা করব আশা করি দেখা যাক আমরা যেমন যে কোনো একটা টিকেটে যাই যেমন এই টিকিটটা হ্যাঁ এটার আমাদের প্রত্যেকটা টিকিট একটা করে নাম্বার থাকে এটার নাম্বার হচ্ছে fifty six nine two eight হ্যাঁ আমি এই আমি এই পুরো ইউরএলটা কপি করব কপি করে পিআরে আমাদের যে পিআর পুল রিকোয়েস্টটা ক্রিয়েট করছে এখানে আমি দিব ইস্যুটা কি ইস্যুটা হচ্ছে বিস্তারিত বলবো যে থিম কালার ইস্যু এ ধরনের কিছু একটা আমরা দিব দেওয়ার পরে আমি এখানে প্রিভিউ একটা ডেসক্রিপশন লিখবো ডেসক্রিপশনে তারা আমাদের আমাদের সুবিধার জন্য কি করছে এখানে কিছু কোড দিয়ে রাখছে হ্যাঁ? মানে কিছু কন্টেন্ট দিয়ে রাখছে কমেন্ট করে এটা কিন্তু কমেন্ট করা হ্যাঁ এইগুলা কিন্তু প্রিভিউতে যাবে না হ্যাঁ এখান শুরু করে এখান পর্যন্ত সবগুলা কমেন্ট করা সো ডেসক্রিপশন আমার দিছে পড়ার জন্য আমি যদি প্রিভিউতে যাই এটা হচ্ছে মূলত মেইন কথা হ্যাঁ ওকে সো আমি কমেন্ট করা কোডগুলো এই টেক্সটগুলো পড়তে পারি কি লিখছে তারপরে এখানে কি লিখছে insert a description of your change here আমি কি চেঞ্জ করে যেখানে আমি বলবো হ্যাঁ যে কালার ইস্যু ফিক্সড হ্যাঁ এমন কিছু একটা আমি এখানে বলবো তাহলে কি হলো এখানে আমি দেখবো কি যে কালার ইস্যু ডেসক্রিপশন চলে আসছে পিভিতে হ্যাঁ তারপর এখানে আমাকে দিতে হবে ইনসার্ট এ লিঙ্ক ওয়ার্ডপ্রেস ট্র্যাকের লিঙ্কটা আমি এখানে বসাতে বসাতে বললো হ্যাঁ যদি এখানে দেই এইভাবে না এটা কাটলাম কাটার পর এখানে দিলাম হ্যাঁ এটা হচ্ছে আমার লিঙ্ক আমি যদি এখানে যাই কি হবে লিঙ্কটা সরাসরি চলে আসছে এখানে হ্যাঁ এভাবে দিতে পারি অথবা আমি একটু সুন্দর করে দিতে পারি হ্যাঁ যদি আমি দিতে চাই কি নাম্বারটা টিকেট নাম্বারটা শুধু দিব লিঙ্ক করতে চাইলে এইভাবে আমরা লিঙ্ক করি হ্যাঁ ব্র্যাকেটের ভিতরে লিঙ্কটা যদি যাই তাহলে দেখবো কি এই নাম্বার ভিতরে এটা চলে আসছে হ্যাঁ এতটুকু দিলেই চলবে আর কিছু করতে হবে না ক্রিয়েট পুল রিকোয়েস্ট দিলে এটা পুল রিকোয়েস্ট ক্রিয়েট হয়ে যাবে হ্যাঁ এটা হচ্ছে আমার পুল রিকোয়েস্ট ওয়ার্ডপ্রেস ডেভেলপে ডেভেলপে পুল রিকোয়েস্ট ক্রিয়েট হবে তখন এখানে আমরা দেখতে পাচ্ছি এখন সাতশো সাতান্নটা পুল রিকোয়েস্ট অলরেডি ক্রিয়েট করা আছে হ্যাঁ সো আমার পুল রিকোয়েস্টটা এখানে থাকবে তো এইভাবে নর্মালি আমরা একটা পুল রিকোয়েস্ট ক্রিয়েট করতে পারি এখন পুল রিকোয়েস্ট আমি যখনই ক্রিয়েট করব এবং টিকিট নাম্বারটা যখন দিব আমার পুল রিকোয়েস্টে কি হবে সাথে সাথে আমার এই এই টিকেটে যে নাম্বারটা দিব ওই টিকেটে একটা বট এসে কমেন্ট করবে যে এইটার এই টিকেটের নাম্বারটা একটা গিঠা পিয়ারে অ্যাটাচ করা হয়েছে হ্যাঁ মেনশন করা হয়েছে সো অটোমেটিক্যালি আমার এখানে পুল রিকোয়েস্টের লিঙ্কটা চলে আসবে আমরা একটু দেখি আরেকটা থেকে দেখার চেষ্টা করি যেমন আমার একটা টিকিট যাই দেখি পাই কিনা একটু ক্লোজ দেই হ্যাঁ এখানে আমরা দেখতে পাচ্ছি কি এই যে এই পুল রিকোয়েস্টের সেকশন আমার একটা পিআর চলে আসছে এখানে হ্যাঁ পিআরটা আসার পরে কি হয় যখন আমি পিআর যখন আমি একটা পুল রিকোয়েস্ট ক্রিয়েট করি এই যে automatic this ticket was mentioned in PR এত অন এত বাই রবিন ডব্লিউ এভাবে অটোমেটিক একটা পিআর ক্রিয়েট হয় একটা বট এটা ক্রিয়েট করে এবং কিওয়ার্ডস অটোমেটিক অ্যাড হয় হ্যাজ প্যাচ কিওয়ার্ডটা অ্যাড হয়ে যায় অটোমেটিক হ্যাঁ আমরা যদি পুল রিকোয়েস্টে যাই এটা হচ্ছে পুল রিকোয়েস্ট হ্যাঁ পুল রিকোয়েস্ট আমরা গেলে কি দেখবো এখানে জাস্ট টিকিটটা মেনশন করা হয়েছে এবং যদি আমি ফার্স্ট টাইম কন্ট্রিবিউটর হয়ে থাকি এটা গিটহাব অ্যাকশন থেকে একটা অটোমেটিক মেসেজ আমাকে দেওয়া হয় এটা থ্যাংক ইউ জানানো হয় কনগ্রাচুলেশন জানানো হয় তারপরে এই গিট আমার এই পুল রিকোয়েস্ট গুলো রিভিউ করা হয় হ্যাঁ কেউ না কেউ এটা রিভিউ করে কমিটার বা যারা কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট সাথে রিলেট জড়িত তারা রিভিউ করে অ্যাপ্রুভ করে হ্যাঁ তো এখানে যেমন একজন এসে এখানে অ্যাপ্রুভ করছে এটা যে this thanks for the PR merge then এত হ্যাঁ তারা সবকিছু যদি ওকে থাকে তারা দেন এটা অ্যাপ্রুভ করে করার পরে এবং এই কমেন্টগুলো কিন্তু আমার এই কুর ট্র্যাকে চলে যায় অটোমেটিক এখানে কমেন্ট করলে সেখানে চলে যাবে হ্যাঁ একটা পুল রিকোয়েস্ট যখন মার্জ হয়ে যায় ওয়ার্ডপ্রেসের ট্র্যাকে এসবিএন এর যে ফাইলগুলো আছে ওখানে ট্র্যাকে যখন মার্জ হয়ে যায় তখন এটা ক্লোজ করে দেয় এই এ কিন্তু গিটহাবে কিন্তু কোনো কিছু জাস্ট একটা মিরর ভার্সন ফাইলগুলো মূলত সেভ হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে এসবিএন যেটা আছে সেখানে হ্যাঁ এসবিএনটার লিংক হচ্ছে আচ্ছা সে এখানে কি দেখালো যে মার্জ দিন এত আমরা যদি এখানে যাই কি বলছে প্রতিটা মার্জের পরে একটা চেন শিট থাকে এমন হ্যাঁ আমরা চেন শিট দেখে বলতে পারি আজকে নেট খুবই স্লো কাজ করতেছে চেন চেন শিটে এখানে প্রপস দেওয়া হয় যারা যারা রিলেটেড ছিল কাজে তাদেরকে প্রপস দেওয়া হয় এবং এগুলো কমিটারের নিজের একটা মেসেজ দিয়ে এগুলা প্রপস দিয়ে দেয় ফাইল ফাইলটা হচ্ছে কোথায় source code track browse okay ঠিক আছে গিট হবে মূলত কোনো কিছু মার্জ হয় না কিছু হয় না যতগুলো কমেন্ট হয় সবগুলো কমেন্ট এখানে চলে আসছে অটোমেটিক হ্যাঁ এই হচ্ছে আমরা গিটহাবে আমরা একটা পিয়ার ক্রিয়েট করতে পারি দেন পিয়ারটা আমরা যদি পুল রিকোয়েস্ট ক্রিয়েট করি এই টিকেটের নাম্বার দিয়ে তখন সাথে সাথে আমার এখানে চলে আসে হ্যাঁ মেনশন হয় দেন রিভিউয়ার বা কমিটার এসে রিভিউ করে দেন মার্চ করে হ্যাঁ? এই হলো আমার মোটামুটি ওভারভিউ গিটহাব পিয়ার নিয়ে আমরা কারো কুশন যদি থাকে কুশন নিতে পারি আচ্ছা আমরা দেখতে পাচ্ছি মঞ্জুর ভাই আছেন ভাইয়া যদি কোনো কিছু বলতে চান তাহলে কুশন করতে পারেন কুশন আচ্ছা, না থাকলে আমরা কন্টিনিউ করবো ওভারভিউ নিব আবার এখানে হচ্ছে গুড ফার্স্ট ভাগ এখানে দেয়া আছে আমি তার আগে আমি একটু আরেকটা কথা বলে নেই এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের কিভাবে আমরা ক্লোন করার পরে কি করতে পারি হ্যাঁ ওয়ার্ডপ্রেসের ভাষ রিপোর্ট সেটা আজকে খুব বাজে অবস্থা হ্যাঁ আচ্ছা এখানে আমরা যদি প্রথমত ওয়ার্ডপ্রেস যদি মাইনর চেঞ্জ হয় সেক্ষেত্রে আমরা জাস্ট ফাইলটা রিপোর্টটা ক্লোন করে দেন ফাইলে গিয়ে চেঞ্জ করে পুষ্ট দিয়ে দিতে পারি হ্যাঁ আমাদের চেক করার প্রয়োজন পড়ে না ব্রাউজারে হ্যাঁ যদি ভালো কোনো চেঞ্জ হয় মেজর কোনো চেঞ্জ হয় সেক্ষেত্রে আমার ব্রাউজারে চেক করতে হবে সো সেক্ষেত্রে আমার যেটা করতে হবে আমার এই রিপোটা লোকালি সেট আপ করতে হবে হ্যাঁ সেট আপ করার জন্য এখানে কিন্তু রিডমিতে বলা আছে কিভাবে আমরা এই ওয়ার্ডপ্রেস ডেভেলপ রিপোজিটরিটা সেট আপ করতে পারি হুম আমরা সেট আপ কিভাবে করবো আমরা প্রথমে ফর্ক করে নেব তারপরে ওটা ক্লোন করব নিজের লোকালে করার পরে যে কাজটা করতে হবে আমরা যদি ম্যাকে থাকি তাহলে নোড ইনস্টল করতে হবে ওবনটোতে আমরা এই কমন গুলা দিয়ে নোট ইনস্টল করে নিব হ্যাঁ ম্যাক উইন্ডোজ অথবা ওবন্টু এখন এখানে খুব ভালোভাবে বলা নাই তবে ওয়ার্ডপ্রেস রিকমেন্ড করে হচ্ছে WordPress currently only supports JS fourteen and npm six okay so তারা বললো যে আমাদেরকে এনপিএম সিক্স ইনস্টল করার জন্য হ্যাঁ সেক্ষেত্রে আমরা কি হবে এই ইস্যুগুলা কোনো ইস্যু মেজর কোনো ইস্যু জেনারেট হবে না আমরা এনপিএম সিক্স এবং নোট টুয়েলভ যদি হয় আচ্ছা নোট ফোরটিন ওকে আমরা এনপিএম সিক্স যদি থাকে আমাদের সেট আপে সেক্ষেত্রে আমাদের ইনস্টলেশনের তেমন কোনো প্রবলেমই হবে না নতবা যেটা হবে আমার npm install npm run build dev এগুলো করতে গেলে আমরা কিছু ইস্যু ফেস করব হ্যাঁ তো এই ইস্যুগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে পারমিশন রিলেটেড হয় তার চেয়ে বড় কথা আর হচ্ছে ডকার থাকতে হবে হ্যাঁ ডকার ইনস্টল থাকতে হবে সো আমরা যদি npm 6 ইউজ করি তারপরে কমান্ডগুলো চালালে আর কোনো মেজর কোনো সমস্যা হবে না হম সো এইভাবে আমরা লোকালি সেট করতে পারি দেন আমরা যদি এই ইউআরএল এ যাই তখন আমার লোকালি এটা সেট হয়ে যায় হ্যাঁ আমি যদি দেখি আমার লোকালি সেট আছে কিনা আপাতত আপাতত সেট নাই হ্যাঁ এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের ডেভেলপ যে ক্লোন যেটা আমি করছি এটা আমার ফর্ক ভার্সন থেকে হ্যাঁ? আমি যদি একটু দেখি আচ্ছা কোন ব্রাঞ্চে আছে আমি এখানে একটা আলাদা একটা ব্রাঞ্চে আছে হ্যাঁ আমি এটা একটু স্ট্যাশ করে আমি ট্রাঙ্কে যাই আমি ট্রাঙ্কে আসলাম হ্যাঁ এখন এটা তো আমি জাস্ট ক্লোন করার পরে ফাইলগুলো পাবো এখন ব্রাউজারে যদি রান করাতে চাই আমার এখানে কিন্তু কোনো কিছু এখন পর্যন্ত রান হয় নাই হ্যাঁ রান করার জন্য আমার এই কমান্ডগুলো প্রথমে দিতে হয় হ্যাঁ এনপিএম ইনস্টল এনপিএম এই চারটা কমান্ড দেওয়ার পরে মূলত আমার প্রজেক্টটা সেট আপ হয় হুম সেট আপ হওয়ার পরে যে কাজটা হয় এনভিএম রান ডেভ হচ্ছে অ্যাসেট বিল্ড করে হ্যাঁ এটা কন্টিনিউয়াস চলতে থাকে এটা আমার কন্টিনিউয়াস দিতে হবে হুম এটা কন্টিনিউয়াস দিতে থাকলাম এটা অ্যাসেট সে জেনারেট করতে থাকে নিজের মতো করে আমি কিন্তু শুরুতে ক্লোন করার পরে চারটা কমন রান করেছি সাকসেসফুলি তারপরে আমি এটা দিছি হ্যাঁ এই চারটা কমন রান করার পর আমার এখানে লোকাল প্রজেক্ট রান হয় পরবর্তী যখন রান করাতে যাব তখন কি করতে হবে আমার যে এনপিএম রান ইএনবি রেজিস্টার এটা দিলে আমার এটা রান হবে হ্যাঁ আচ্ছা, এটা তো বিল্ড হয়ে গেছে সরি এটা বিল্ড হয় না বিল্ড এখনো চলতেছে কাজ আজকে আমাদের টার্গেট ছিল রিলিজ পার্টিতে জয়েন করার WordPress six point release party হচ্ছে একটা আমরা ক্লোজ করে দিব পাঁচ মিনিটের মধ্যে কিছু আমরা রিলিজ পার্টিতে জয়েন করবো হ্যাঁ ইনশাআল্লাহ ওকে সে এখন ওয়াচ করছে এনপিএম রান ড্যাপটা চলতে থাকে আর প্রজেক্টটা রান করার জন্য এনপিএম রান ইএনপি রিস্টার যদি দেই আমার যদি ডকার ইনস্টল করা থাকে এবং রান থাকে ডকারটা রান নাই হ্যাঁ আমরা বেশিক্ষণ সময় নেব না পাঁচ মিনিটের মধ্যে সময় নেব আচ্ছা এটা দিলে কি হবে আমার এখানে আমার প্রজেক্ট রান হবে তারপর আমরা ব্রাউজারে চেক করতে পারবো প্রতিনিয়ত এই আমার চেঞ্জগুলো ঠিক মতো কাজ করছে কিনা হ্যাঁ ওকে মূলত এনপিএম সিক্স হচ্ছে রিকমেন্ডেড তাহলে আমরা কোনো ইরর খাবো না হ্যাঁ এটা হচ্ছে মেন জিনিস আর গুড ফার্স্ট বাগে গিয়ে আমরা চেষ্টা করবো এখান থেকে কোনো যদি ফিক্স করতে পারি অলরেডি সবগুলোতে হ্যাচ প্যাচ মানে সবগুলোতে প্যাচ দেওয়া আছে বা পিআর ক্রিয়েট করা আছে হ্যাঁ আর যেগুলোতে নাই সেগুলো আমরা কন্ট্রিবিউট করতে পারি এগুলো হচ্ছে নিউ কামারদের জন্য খুব ইজি টাস্ক এবং যেখানে নিট ইউনিট টেস্টিং সেখানে ইউনিট টেস্টিং লিখতে হয় অথবা রিপোর্ট করার জন্য টেস্ট আমরা টেস্টও করে রিপোর্ট করতে পারি সেখানে আমি একটু দেখি আমার তো ভাষণ হলো এগুলা ডকারটা রান হয়েছে কিনা একটু দেখি ডকারও রান হয়ে গেছে এখন সবকিছু এবার এনভায়রনমেন্ট রান করার কথা আমি যদি এই ইউআরএল এ যাই এখন এখানে আমার ওয়ার্ডপ্রেসের যে ভার্সন যেটা ডেভেলপমেন্ট ভার্সন সেটা এখানে চলে আসে হ্যাঁ তারপর থেকে আমি এখানে চেক করে বিভিন্ন জিনিস চেক করে ফিক্স করতে পারবো পুশ দিতে পারবো হ্যাঁ আমরা যে কোনো ব্রাঞ্চ করে আমরা ব্রাঞ্চ করে পুশগুলো দিব যেমন গিট আউট মাইনাস বি ওয়ার্কশপ তাহলে একটা কি হলো ব্রাঞ্চ ক্রিয়েট হয়ে গেল ব্রাঞ্চ ক্রিয়েট করে আমরা যদি কোনো কিছু চেঞ্জ করি আমরা অ্যাড কমিট গিট পুল পুল তো কিছু নাই যেমন ওয়ার্কশপ <clears throat> <clears throat> আমি যদি পুশ করি পুশ করার পর দেখবো কি আমার যে রিপোজিটরি যেটা আছে রবিন ডেভেলপ রবিন ডব্লিউ এজে এখানে আমার ওয়ার্কশপ নামে একটা ব্রাঞ্চ সেই ব্রাঞ্চের কোড এখানে চলে আসবে কমিটটা চলে আসবে ওকে কমিটটা সাকসেসফুলি কমিট হয়েছে এখানে যেমন এজ যে ওয়ার্কশপে ব্রাঞ্চ চলে আসছে আমি যদি এখন এই চেঞ্জটা যদি ওয়ার্ডপ্রেসে পুল রিকোয়েস্ট ক্রিয়েট করতে যাই সেক্ষেত্রে কি করব পুল রিকোয়েস্ট করে টাইটেল দিব একটা ইয়া দিব তারপর আমরা যখন এটা পুল ক্রিয়েট করবো ওয়ার্ডপ্রেসে একটা পুল রিকোয়েস্ট ক্রিয়েট হবে হ্যাঁ এখানে আমরা দেখি ওয়ার্ডপ্রেস ডেভেলপ এবং বেস ট্রাঙ্ক আর আমার ব্রাঞ্চ হচ্ছে ওয়ার্কশপ এবং এটা হচ্ছে আমার রিপোজিটরি সো এইভাবে আমরা মূলত একটা পিয়ার ক্রিয়েট করতে পারি হ্যাঁ আমার এন্ড থেকে আপাতত এতটুকুই আজকে আমরা খুব আর্লি শেষ করে দেব রিলিজ পার্টির জন্য এখন আমরা যদি কারো যদি কোনো কোশ্চেন থাকে আমরা নিতে পারি একটু দেখি আমি আমার স্ক্রিনটা ক্লোজ করে দিচ্ছি স্ক্রিন শেয়ারটা আচ্ছা আমাদের সাথে আমাদের মঞ্জুর ভাই আছে তো তার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে হ্যাঁ হ্যাঁ ভাইয়ের যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনি হ্যাঁ শুনতে পাচ্ছি হ্যাঁ একটা বিষয় ছিল হ্যাজ স্পেস এই বিষয়টা হচ্ছে কি মানে এটা এই বিষয়টা একটু সম্পর্কে জানাবেন হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ দ্বিতীয় পার্টে আলোচনা করেছি গতকাল হ্যাঁ প্যাচ হচ্ছে যে একটা হচ্ছে প্যাচ হ্যাঁ যদি আমরা একটা ইস্যু করে ফেলি তখন বলা হয় যে এই ইস্যুটার জন্য একটা প্যাচ রেডি করা হয়েছে হ্যাঁ আমি যখন একটা ইস্যু ফিক্স করে গিটহাবে পিআর ক্রিয়েট করলাম মানে পুল রিকোয়েস্ট দিলাম তার মানে ইস্যুটা ফিক্স একটা সলিউশন রেডি হ্যাঁ পুল রিকোয়েস্ট আকারে তখনই বলা হয় যে এই ইস্যুটার জন্য প্যাচ রেডি হ্যাঁ প্যাচ আমরা দুইভাবে দিতে পারি গিট হাবের পিআর ক্রিয়েট করে অথবা আমরা ডিপ দিয়ে কমান্ড লাইন দিয়েও প্যাচ ক্রিয়েট করতে পারি সো যখন আমি একটা গিট হাব পিআর ক্রিয়েট করলাম সাথে সাথে অটোমেটিক এটার স্ট্যাটাস হয়ে যায় হ্যাজ প্যাচ মানে হচ্ছে এই ইস্যুটাতে একটা ফিক্স দেয়া আছে অলরেডি তার পরবর্তীতে কমিটার বা রিভিউর আসার পরে চেক করে ওই প্যাচ বা পুল রিকোয়েস্টটা আসলে কারেক্ট কিনা যদি কারেক্ট হয় তখন তারা এটা কমিট করে হুম প্যাচ হচ্ছে ইস্যুর একটা ফিক্স জি ভাই বুঝতে আচ্ছা, পারছি আরেকটা বিষয় হচ্ছে আমরা যারা বিগিনার আসলে আমরা তো মানে শুরু আসলে কন্ট্রিবিউট কিভাবে করব যেটা আমরা সেটা হতে পারে আপনার ইস্যু বের করে বা হচ্ছে আচ্ছা। যে ইস্যুগুলো সহজে ফিক্স করতে পারবো এই সমস্ত ইস্যু কিভাবে বের করবো আমরা আসলে আচ্ছা, আচ্ছা ভাই কি এটা হচ্ছে আমাদের তিনটা পার্ট হ্যাঁ এই ওয়ার্কশপটা আজকে হচ্ছে তৃতীয় পার্ট বা থার্ড শেষ পার্ট হ্যাঁ ভাই কি প্রথম এবং দ্বিতীয় দুইটা পার্টটা কি আপনার সুযোগ হয়েছিল আসার হ্যাঁ হ্যাঁ ভাইয়া ছিলাম ভাইয়া আচ্ছা আচ্ছা এখন মেইন জিনিস হচ্ছে কোর ট্র্যাক এখানে সবগুলা ইস্যু থাকে হ্যাঁ আর হচ্ছে কন্ট্রিবিউশনের ডিটেলস গুলো আমরা পাই মেক ডট ওয়ার্ডপ্রেস থেকে হ্যাঁ make dot WordPress dot word হচ্ছে মেইন সাইট আজকে নেটের অবস্থা খুব খারাপ তো make dot WordPress dot slash core হ্যাঁ এটার কোর টিমের সাইট হচ্ছে এটা এখানে গেলে আমার ডকুমেন্টেশন বলা আছে এখানে কোথায় কি করতে হবে make dot dot org slash core এখানে আমরা সুযোগ দেখতে পাচ্ছি কি ক্রিয়েট টিকেট যদি কোনো ইস্যু পাই ওয়ার্ডপ্রেস ইউজ করতে গিয়ে যদি দেখি যে কোথাও ডেপ্রিকেটেড নোট বা কোনো জিনিস কাজ করতেছে না তখন আমি এসে এই ক্রিয়েট এ টিকেটে ক্লিক করে আমি একটা টিকিট ক্রিয়েট করতে পারি হ্যাঁ এই টিকিট ক্রিয়েট করলে আমার একটা কন্ট্রিবিউশন কিন্তু হয়ে যাবে করে একটা কন্ট্রিবিউশন হয়ে যাবে যদি ভ্যালিড টিকিট হয় এবং তার একটা ফিক্স যদি এটা ওয়ার্ডপ্রেস কমিট করে হ্যাঁ ওয়ার্ডপ্রেসে যদি কমিট হয় কোনো রিলিজ রিলিজে অ্যাড হলেই আমি একজন কন্ট্রিবিউটর হয়ে যাব হ্যাঁ সো একটা ইস্যু বের করাও একটা কন্ট্রিবিউশন আবার আমি অন্যভাবে কন্ট্রিবিউট করতে পারি তো কন্ট্রিবিউশনের জন্য খুব ইজি ওয়ে হচ্ছে গুড ফাস্ট বাগস এটাতে গিয়ে আমরা ইস্যুগুলো চেক করা এখানে হচ্ছে সবচেয়ে সহজ টিকিটগুলো এখানে থাকে হ্যাঁ তো মোস্টলি এগুলো হচ্ছে ডেভেলপমেন্ট রিলেটেড তো আমাদের মাইনর কিছু টুকটাক চেঞ্জ করতে হয় আর কেউ যদি ডেভেলপমেন্ট ছাড়া কন্ট্রিবিউট করতে চায় তারও অনেক ওয়ে আছে কন্ট্রিবিউট করার ডকুমেন্টেশন লিখে অথবা মার্কেটিং এর ক্ষেত্রে বিভিন্ন ওয়েতে কন্ট্রিবিউট করা যায় হ্যাঁ সো কোডে কন্ট্রিবিউটরের জন্য টিকেট ক্রিয়েট করতে পারি ইস্যু রিপোর্ট করা অথবা আমরা গুড ফার্স্ট বাগে গিয়ে রিপোর্ট একটা আমরা ইস্যুগুলো চেক করতে পারি হ্যাঁ মিটিং হ্যাঁ, গুলো অ্যাটেন্ড করলেও ধন্যবাদ পেজে গেলে আমরা শুরুতে পাবো গুড ফার্স্ট বাগ এখানে গেলে কারেন্টলি একশো একটা টাস্ক আছে এগুলো হচ্ছে সব ইজি টাস্ক এবং এখানে মাইলস্টোন দেওয়া আছে হ্যাঁ সিক্স পয়েন্ট টু এর মাইলস্টোন হচ্ছে WordPress six point two release এটা আসবে তা আমার দুই দিন পর আমাদের সিক্স পয়েন্ট ওয়ান রিলিজ হবে তারপরে সিক্স পয়েন্ট টু এর কাজ হবে তো এখান থেকে আমরা অনেক কিছু চেষ্টা করতে পারি করার অথবা কমেন্ট করতে পারি কন্ট্রিবিউশন করতে পারি এই হচ্ছে মেইনলি হ্যাঁ কন্ট্রিবিউশন প্রথম দুইটা পার্ট দেখ ঠিক আছে ভাইয়া আজকে আমরা একটু আর্লি ক্লোজ করে দিচ্ছি তাহলে আমরা একটু রিলিজ পার্টিতে থাকার চেষ্টা করবো okay thank you thank you Robin sir আমাদের এই হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ রবিন স্যার আজকে আমি যদিও ট্রাভেল করতেছি তো তারপরে আমি এটাতে জয়েন করলাম কোয়েন্সিডেন্টে তো থ্যাংক ইউ রবিন ভাই আমাদের এই তিনটা আসলে এই পর্বে হচ্ছে সব ঠিকভাবে দেখানোর জন্য একদম সব যারা বিগিনার তাদের জন্য একদম এটাই আসলে হাতে করে ওয়ার্ডপ্রেস করে কন্ট্রিবিউশন করার জন্য তো থ্যাংক ইউ রবিন ভাইকে যে এত সুন্দর করে সবকিছু দেখানোর জন্য এটাই আশা করি আমরা সামনে আরো অনেক ধরনের আচ্ছা। এরকম ওয়ার্কশপ নিয়ে আসবো আশা করি ভালো আচ্ছা, ঠিক আছে thank you Abhi thank you hello hello hello আচ্ছা আমার মনে হয় রবীন্দ্র ডিসকানেক্ট হয়ে গেছে নাকি হ্যালো